আসসালামু আলাইকুম আমার নাম আবু বকর সিদ্দিক আজকে আমাদের অফিস অ্যাপ্লিকেশন অর্থাৎ ডাটা এন্ট্রি দ্বিতীয় ক্লাস আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে কি হোম মেনু আগে আমরা প্রথমে ওয়ার্ডে চলে যাই এই ওয়ার্ডটা কি যাদের মোবাইলে অফিস অ্যাপ্লিকেশন অ্যাপসটি আছে তাদের কি ওয়ার্ড সার্চ দিলে অ্যাপসটি চলে আসবে এক্সট্রা কোনো অ্যাপস ডাউনলোড করতে হবে না ওয়ার্ডের জন্য ওয়ার্ডটিতে আমরা কি কি করতে পারি বা কি কি করতে পারবো ওয়ার্ডটিতে আমরা অফিসের যাবতীয় যা কিছু আছে লেখা লেখি প্যারাগ্রাফ লেখা থেকে শুরু করে এ টু জেড সব কিছু আমরা এই ওয়ার্ডের মাধ্যমে লিখতে পারবো প্রথমে আমরা ওয়ার্ডে চলে যাই ওয়ার্ডে মানে আসার পর আপনাদের সেম এরকম একটা ইন্টারফেস আসবে মানে এরকম একটা পেজ চলে আসবে পেজের ভিতর দেখেন এখানে ওয়ার্ড দিয়ে কিছু এখানে নিয়োগ এবার এগুলার কাজ কি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট মানে এটা একটা নতুন ডকুমেন্ট এখান থেকে আমরা নিতে পারি কোনো কিছু লেখার জন্য বা ডকুমেন্ট তৈরি করার জন্য ফরমেটিংয়ের জন্য এখান থেকে নিউ ডকুমেন্ট নেওয়ার মাধ্যমে কি আমরা কাজ করতে পারি এইগুলো হয়েছে কি টেমপ্লেট বিভিন্ন টেমপ্লেট এগুলা এগুলোর মাধ্যমে কি এখানে সাজানো আছে এগুলা জাস্ট আমরা আমাদের লেখাগুলো লিখে দেবো ফরমেটিং করতে হবে না এখানে ফরমেটিং করা আছে তারপরে দেখেন এখানে কিছু অপশন দেখাচ্ছে এগুলো কি এগুলো হচ্ছে কে আপনার ডাউনলোড করা ফাইল বা আপনি কি এগুলো দেখছেন এগুলো ওপেন করছেন এগুলো এরকম ফাইল এখানে থাকবে সাথে এখানে দেখেন সময়ও দিয়ে দিচ্ছে কোন সময় আপনি ফাইলটা ওপেন করছেন একটু যে ডিটেলস এখানে পাশে দেখুন দেওয়া আছে আমরা এই ভাষা নিয়ে একটু পর আর ভালোভাবে বিস্তারিত আলোচনা করব এখন আমরা এখানে যাচ্ছি না ব্ল্যাঙ্ক পেজে চলে যাই এখানে আমরা যা খুশি তাই লিখতে পারবো দেখুন ওয়ার্ডের কাছে যে এটা যে আপনি যা খুশি তা লিখতে পারবেন তা ফরমেটিং করতে পারবেন কোনগুলোর আমাদের ফরমেটিং করতে পারেন দেখুন এখানে বিভিন্ন টুলস দেওয়া আছে এগুলোর মাধ্যমে আপনি ফরম্যাটিং করতে পারবেন আপনার লেখাগুলা আজকে আমরা মূলত ফাইল মেনু ফাইল মেনুটা কি এটা নিয়ে আমরা ভাইয়া ভয়েসটা একটু ক্লিয়ার করে বলেন শোনা বোঝা যাচ্ছে না আচ্ছা হোম মেনু আমরা আজকে ফাইল মেনু নিয়ে কাজ করব ফাইল মেনুটা কি এখানে কি কি কাজ করা যায় বা কি এইগুলা নিয়ে আমরা আজকে দেখব আমরা খুব শর্টে আজকে করব তো ফাইল মেনুতে আমরা ওয়ার্ডে যখন আসবো আমরা এখানে বিভিন্ন লেখালেখি করতে পারি বিভিন্ন ফরমেটিং করতে পারবো এ টু জেড যা কিছু আছে অফিসিয়াল কাজ এর প্রথম ধাপ হলো কি আমাদের ওয়ার্ড ওয়ার্ড ওয়ার্ডের মাধ্যমে আমরা সব কিছু করতে পারি তারপর উপরে দেখতে পারেন তিনটা অপশন দেওয়া আছে এগুলার কাজ কি এগুলো হচ্ছে কুইক অ্যাক্সেস এগুলোকে বলা হয় কুইক অ্যাক্সেস এটা দিয়ে দেখুন কি করা যায় ধরুন আপনি কোনো কিছু একটা লেখছেন এগুলো লেখছেন এখন আপনি ভুলে কিছু ডিলিট করছেন একটা বলতে দুইটা ডিলিট করে ফেলছেন কারণ ওইটা ফিরাই আনার জন্য আমরা এটা ব্যবহার করতে পারি দেখুন যতবার দেব যতবার দিব ততবার কিন্তু আমরা লেখাগুলো চলে আসতেছে দেখুন মানে ফিরত চলে আসতেছে আর এটার কাজটা কি দেখুন আবার পুনরায় আমরা যেটা ডিলিট করছি বা লিখছি ওইটা আবার ফিরে আসবে আর এটার নাম হচ্ছে কি সেভ মানে আমরা শর্টকাট সেভ করতে পারি কোনো ফাইল ধরুন এখানে লেকচার আপনি ফরম্যাটিং করছেন এটাকে সেভ করার জন্য আমরা মূলত এই অপশনটা ব্যবহার করে থাকি কুইক অ্যাক্সেস এটার নাম হচ্ছে মূলত কুইক অ্যাক্সেস তারপরে এখানে ধরুন আরেকটা অপশন আছে এটা সামনে নিয়ে দেখেন কি হয় customize quick access tab order toolbar এটার কাজটা কি এখানে দেখুন বিভিন্ন অপশন দেওয়া আছে নিউ ওপেন সেভ ইমেল এরকম করে বিভিন্ন অপশন দেখতে পাচ্ছেন দেওয়া আছে সো আমরা এখান থেকে কি এগুলো নিতে পারবো মানে এই জায়গায় এই সেভ আনার জন্য এখানে ট্যাপ করার পর এখানে কি কি আছে উইন্ডো উইন্ডো আর সেভ দেখুন নিউ ফাইল নিতে পারবেন এখানে দেখুন এখন এখানে ট্যাপ করলে আপনি নিউ ফাইল চলে আসবে তারপর ওপেন এখানে সেভ করলে নতুন ফাইল ওপেন হয়ে যাবে এরকম করে আপনি কি এক্সট্রা কোনো কিছু যদি এখানে অ্যাড করতে চান কুইক অ্যাক্সেসে তাহলে কি এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন এটা কাস্টম করতে পারবেন নাকি এখানে কাজ হচ্ছে কি মূলত এটাই এবার আসুন ফাইল মেনুটা আমরা চলে যাই এর আগে আপনাদেরকে একটু ভালোভাবে এটা ক্লিয়ার করাই দেখুন এখানে সেভে দিলে এখন কি হয় সেভ দিছি সেভে চলিয়ে গেছে হ্যাঁ। এবার দেখুন এখানে একটা পেজ চলে আসছে আমি যখন সেভে দিছি তখন কি কি আসছে recent OneDrive this PC add a page browser and দেখুন ডাউনলোড ওয়ান ড্রাইভ ডেস্কটপ মানে আপনি এই ফাইলটা কোন জায়গায় সেভ করতে চাচ্ছেন মূলত এই সেভের কাজ হচ্ছে কি এটা সেভেসের কাজ এই সেভেসের মাধ্যমে আপনি কি অ্যাড্রেসটা সেভ করে দিতে পারবেন ধরুন এটা আমি ডিস ডিভিটা এখান থেকে ডেস্কটপে আমি সেভ করতে চাচ্ছি তাহলে ডেস্কটপে দিয়ে দিবেন দেখুন ডেস্কটপে আমারটি সেভ হয়ে যাচ্ছে এখানে সেভ দিয়ে দিলে আপনার এটা সেভ হয়ে যাবে এখন যখন আমি ডেস্কটপে যাই দেখুন এটি সেভ হয়ে গেছে ডেস্কটপে এটা যখন ওপেন করব আমি দেখুন ফাইলটা কি চলে আসছে তো সেভ এর কাজ হচ্ছে কি না সেভ এটার কাজ এখানে নতুন কোনো কিছু লেখলে এখানে দিয়ে আপনি শর্টকাট কি সেভ করতে পারবেন এখন দ্বিতীয়বার কি আর নতুন করে ফাইল ক্রিয়েট করতে হবে না বা ফাইলে অ্যাড্রেসটা দিতে হবে না আপনি একবার যখন অ্যাড্রেসটা দিয়ে দিবেন এটা বারবার সেম অ্যাড্রেসটাই নিয়ে নেবে আবার যদি এটা পরিবর্তন করতে চান সেভ এসে কাজটা তো বুঝছেন যে অ্যাড্রেসটা আপনার কি নিয়ে যাবে কোন অ্যাড্রেসে সেভ করবেন ওই অ্যাড্রেসটা কাজ আর হচ্ছে ওপেনের কাজ হচ্ছে কি ফাইলটা আবার যদি ওপেন করতে চান তাহলে ওপেনের কাজ হচ্ছে এটা আর ইনফরমেশনের কাজ কি ফাইলটার যাবতীয় যা ইনফরমেশন আছে এখানে ইম্পোতে ট্যাপ করলে আপনি ফাইলে ইনফরমেশন কোন সময় ওপেন করছেন কোন সময় এই ফাইলটা স্টার্ট করছেন সব ডিটেলস কি ইম্পোতে থাকবে তারপরে সেভ মানে ফাইলটা সেভ করার জন্য সেভে সেভ হচ্ছে কি ফাইলটা কি অ্যাড্রেসটা চেঞ্জ করার জন্য অথবা নতুন কোনো অ্যাড্রেস দেওয়ার জন্য অথবা সেম এসবিসি সেভ করার জন্য সেভ এর কাজ তো সেভ এস অ্যাডোবি পিডিএফ এটা আশা সবার থাকবে না যাদের পিডিএফ অ্যাপস আছে তাদের কি এই অপশনটা শো করবে যাদের পিডিএফ অপশনটা পিডিএফ অ্যাপসটি নাই তাদের অপশনটি শো করবে না প্রিন্টের কাজ হচ্ছে কি এই ডকুমেন্টটা বা ফাইলটা প্রিন্ট করার জন্য এই প্রিন্টের কাজ তবে শেয়ার এটা হচ্ছে কি এই ফাইলটা কাউকে শেয়ার করার জন্য শেয়ারের কাজ এক্সপোর্ট মানে কোনো কিছুতে এক্সপোর্ট করার জন্য পিডিএফ এ বা কোনো কম এক্সেলে বা পাওয়ার পয়েন্টে এই ফাইলটা যদি কনভার্ট করতে চান তাহলে এক্সপোর্টের কাজ তারপরে ক্লোজ হচ্ছে কি ফাইলটা ডিলিট করতে চাইলে বা কেটে দিতে চাইলে তাহলে ক্লোজের কাজ তারপরে অ্যাকাউন্টে অ্যাকাউন্টে যাবতীয় যা ডিটেলস আছে এই অ্যাকাউন্টে কাজ এখন চলুন এইগুলো আমরা দেখে আসি এগুলোর কাজ ভিতরে ঢুকে ঢুকে কত ইনফরমেশনে যাই ইনফরমেশন আসার পর দেখুন এরকম একটা ইন্টারফেস শো করবে আপনার দেখুন আপনি এখানে ফাইলটা কোন সময় ওপেন করছেন কোন সময় কি করছেন সবকিছু এখানে লেখা আছে ফাইলের সাইজ কত কয়টা পেজ নিছেন কতটা ওয়ার্ড লেখা হয়েছে যাবতীয় যা কিছু আছে আপনি কত মিনিট আগে এডিটিং করছেন মানে কত মিনিট আগে ফাইলটা ওপেন করছেন বা এডিট করছেন তারপরে ফাইলের নাম যাবতীয় যা কিছু আছে সব এখানে কি দেওয়া আছে তো ইনফরমেশনের কাছে কি আপনি এটা এই ফাইলটা বা এই ডকুমেন্টে ইনফরমেশন যাবতীয় যা ইনফরমেশন আছে ইনফোর মাধ্যমে কি আপনি জানতে পারবেন সেভের কাজ হচ্ছে কি ফাইলটা সেভ করা সেভ এর কাছে নতুন অ্যাড্রেস দেওয়া মানে কোন জায়গায় ফাইলটি সেভ করবেন চাইলে অ্যাড্রেসও চেঞ্জ করতে পারবেন আমি প্রথমে দিচ্ছিলাম ডেস্কটপে আমি ডেস্কটপ থেকে চাইলে ওয়ান ডাবে নিতে পারবো ডাউনলোডে নিতে পারবো আপনার ইচ্ছা মতো আপনি এটা চেঞ্জ করতে পারবেন পিনটা আসুন প্রিন্টের কাজটা কি আপনি কোনো ফাইলটা যদি প্রিন্ট করতে চান তাহলে এই প্রিন্টের কাজ ধরুন প্রিন্টের ভিতরে কি কি অপশন দেখাচ্ছে এটা হচ্ছে কি আমার পেজটা মানে আমি যেটা লিখছি এখানে এটা শো করতেছে সেম এরকম কি আপনার পেজটাও কি প্রিন্ট হয়ে বের হবে যখন আপনি প্রিন্টে দিবেন এখানে কপি মানে আপনি কয়টা পেজ কি কপি করতে চাচ্ছেন এখানে আপনি এতটা পেজ দিয়ে দিবেন প্রিন্টে গেছে যে এটা তারপর আরো কিছু সেটিং আছে দেখুন মার্জিন আপনি সেট করতে পারবেন এখান থেকে মানে এ ফোর সাইজে নিতে যাচ্ছেন নাকি বিভিন্ন সাইজের মাধ্যমে নিতে যাচ্ছেন নাকি আপনি লেটারের মাধ্যমে লেটারের মতো লিখতে যাচ্ছেন মানে লেটারের লেখার পেজ কিরকম থাকে ওই রকম পেজ নিতে যাচ্ছেন এরকমও অপশন আছে এখানে আপনার ইচ্ছা মতো কি এখান থেকে আপনি সেট আপ করতে পারবেন মানে আপনি কিরকম প্রিন্ট করতে চাচ্ছেন সব এ টু জেড এখানে কি দেওয়া আছে বা আপনার ইচ্ছা মতো কি আপনি পিন করতে পারবেন এবার শেয়ার অপশন এটা যদি আপনি কোথাও শেয়ার করতে চান মেল করতে চান বা কোনোভাবে আপনি কাউকে শেয়ার করতে চান তাহলে এটার জন্য এই অপশনটা শেয়ার উইথ পিপল যদি কাউকে এটা শেয়ার করতে চান আপনি কি মেলের দেয়া মেলের মাধ্যমে শেয়ার করতে পারেন চাইলে ইমেল দেওয়া আছে পিডিএফ এর মাধ্যমে শেয়ার করতে চাইলে পিডিএফ আছে এখানে বিভিন্ন অপশন আছে শেয়ার করার জন্য এক্সপোর্ট এটা যদি কোনো কিছুতে পিডিএফ বা কোনো কিছুতে কনভার্ট করতে চান তাহলে এক্সপোর্টের কাজ লাগবে আপনার চেঞ্জ ফাইল দেখুন চেঞ্জ ফাইলে যখন আসবেন এবার আসল কাজ দুইটা এক্সপোর্টের এটা বর্তমানে কোন ফাইলে আছে ওয়ার্ডে আছে মানে ডট এস থাকলে মনে করবেন যে কোনো ফাইল শেষে যদি ডট বিওসিএস থাকে তাহলে এটা ওয়ার্ড ফাইল তাহলে এটা আমারটা কি ওয়ার্ড ফাইলে আছে ওয়ার্ড ফাইলের থেকে যদি আপনি টেক্সট ফাইলে নিতে চান তাহলে টেক্সট ফাইলে নিতে পারবেন যে কোনো ফাইলে যদি আপনি নিতে চান টেমপ্লেট আকারে নিতে চাইলে টেমপ্লেট আপনি এ টু জেড আপনি এখান থেকে পেয়ে যাবেন তারপরে এখান থেকে এগুলো শেয়ার ক্লিক করার পর আপনি কোনটা নিতে চান ওইটা ক্লিক করার পর এখান থেকে সেভ এজে দিয়ে দিবেন বাস ওইটা এক্সপোর্ট হয়ে যাবে তার ক্লোজ এর কাছে আপনি ফাইলটা ক্লোজ করে দিবেন দেখুন আমি ক্লোজে দিচ্ছি ফাইলটা ক্লোজ তো ক্লোজের কাজটা কি ফাইলটা আপনার ক্লোজ করে দিবে অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্টের মাধ্যমে আমরা কি কি দেখতে পারি আপনার এই office drive power office application অ্যাপসটা কোন ভার্সনে বা এটা যাবতীয় যা ডিটেলস আছে বা অ্যাকাউন্টের যা ডিটেলস আছে আপনি অ্যাকাউন্টের মাধ্যমে দেখতে পারবেন এটা যেহেতু ফ্রি তাই আমরা কি ফ্রি না এটা কিনে নিতে হয় আমরা ফ্রিতে ইউজ করি তাই কি আমরা এটাকে সাইন আপ করি না সাইন আপ করলে আপনার টাকা লাগবে কার টাকা দিয়ে এটা কি ইউজ করতে হবে এটা শিখে আপনার কি কোন ভার্সনের অফিস অ্যাপ্লিকেশন অ্যাপসটা আপনার এটা কি মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন এটা আপনার এখানে শো করবে যেমন আমারটা হচ্ছে কি দু হাজার উনিশের উনিশ ভার্সন আমার ডেবিটে কি কি আছে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এক টু জেড আপনি এখানে কি দেখতে পারবেন এটা থেকে কি অ্যাকাউন্টের কাজ তারপরে মোরের কাজটাই কি দেখুন মোর থেকে অপশনে চলে যাবেন এখান তো একটা সেটিং আছে কি সেভ সেটিংয়ে চলে যাবেন আপনি যখনই কোনো একটা ফাইল সেভ করবেন তখন এখানে সাধারণত থাকে দশ মিনিট করে মানে দশ মিনিট আগে কোনো দশ ধর আপনি পিসিতে আপনি কাজ করতেছেন অফিসের কাজ এক ঘন্টা সময় নিয়ে করতেছেন তারপর হঠাৎ কারেন্টটা চলে গেছে তাহলে কি আপনার দশ মিনিট আগ পর্যন্ত যা সময় কাজটা ছিল এটা কি ডিলেট হয়ে যাবে তো আপনি তখন এক মিনিট দিয়ে রাখবেন তো এক মিনিটে আগে যে কাজটা আছে ওই কাজ পর্যন্ত কি ডিলেট হবে আর বাকিটা অটোমেটিক সেভ হয়ে যাবে এটা হচ্ছে অটো সেভের জন্য রিকভারের জন্য আপনার ফাইলটা কি রিকভার করার জন্য এই কাজটা করতে হয় সো আপনি কয় মিনিট দিয়ে রাখবেন এক মিনিট দিয়ে রাখবেন এটা কোথা থেকে সেভ থেকে আপনি সেভে চলে যাবেন সেভ থেকে অপশন আসবেন অপশন থেকে সেভ দিয়ে কি আপনি এখান থেকে ওয়ান মিনিট দিয়ে দিবেন তারপর এখান থেকে ওকে দিয়ে দিবেন জাস্ট হয়ে গেছে আজকে ক্লাসটা মূলত আমাদের আমরা হোম মেনু নিয়ে ফাইল নিয়ে আজকে জানলাম কালকে আমরা পরবর্তী নেক্সট ক্লাস মঙ্গলবারে আমরা ফাইলটা হোম নিয়ে হোম যত কাজ আছে এ টু জেড আমরা কি আগামী ক্লাসে জানবো যেমন আপনাদের কাজটা কি তখন আপনারা কাজ হলে হোমওয়ার্কটা কি হোমওয়ার্কটা একটা আমার একটা ক্লায়েন্টের কাজ আছে এটা কি কমপ্লিট করা একটা ফাইল আছে এটা কমপ্লিট করে হোমওয়ার্কটা গ্রুপে জমা দিয়ে দিবেন Okay. আপনাদের কাজটা হলো এরকম আমি একটা ফাইল দিয়ে দিব আমার গ্রুপে মেসেজ ফেসবুক গ্রুপে কি হোমওয়ার্ক এগুলো দেখে দেখে টাইপ করা যতটুকু পারেন আপনারা ততটুকু করতে তিন পেজ দেওয়া আছে তিন পেজকে সর্বনিম্ন এক পেজ করতে হবে তাই এটা থেকে আপনাদের হোমওয়ার্ক কয় পেজ এক পেজ কমপ্লিট করে দিতে হবে এটা কমপ্লিট ফাইল এরকম থাকবে এরকম করে এটা যা আছে লেখা তাকে আপনারা অটোমেটিকটা শুধু টাইপ করবেন হ্যান্ড রাইটিং এর যা লেখা আছে তা খালি টাইপ করে করে আমাকে দিয়ে দিবেন জাস্ট এটাই আমি ফাইলটা গ্রুপে দিয়ে দিব এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন तो आज के अतुकु एक क्लास रही अल्लाह हाफिज नेक्स्ट क्लस देखा इनशाला